সমগ্র বিশ্বে পালিত হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা এই উৎসবকে ঘিরে ব্যাপক আনন্দ উল্লাস করছে ঠিক বাংলাদেশে অন্য চিত্র বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা এখন খুবই আতঙ্কের মধ্যে দিন পার করছে এবং আপনারা জানেন গতকাল কুমিল্লার নানুয়ার দিঘি এলাকায় একটি পূজা মণ্ডপে হনুমানের পায়ের ওপরে কোরআন রাখাকে কেন্দ্র করে যে ভয়াবহ তাণ্ডব সাম্প্রদায়িক মুসলমানরা চালিয়েছে উগ্রবাদী মুসলমানরা চালিয়েছে জঙ্গিবাদী মুসলমানরা চালিয়েছে তার ধারাবাহিকতায় এখন সমগ্র বাংলাদেশে ব্যাপক হারে মন্দির ভাঙচুর করা হচ্ছে দুর্গা মূর্তি ধ্বংস করা হচ্ছে সব কিছু তছনছ করে দেয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় বিশটি জায়গায় এই তাণ্ডবের খবর পাওয়া গেছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম চুপ কেন মিডিয়া ব্ল্যাক আউটে আছে সরকার কি পদক্ষেপ নিচ্ছে এত এত পুলিশ বিজেপি নামিয়ে কেন নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না কারা এই উস্কানি দিয়েছে চলুন আমরা একটু দেখে নিই বিষয়টা পরিষ্কার যে পিছনে যে উস্কানি আছে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোর যে ধারা বিবরণী আছে এখানে কিন্তু স্পষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সেইগুলোকে প্রচার করা হচ্ছে সুতরাং ওই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো পরিষ্কার হ্যাঁ, হ্যাঁ। কারণ এইখানে একটা ঘটনা ঘটেছে ওই মহেশকালীতে গিয়ে ভাঙচুর করেছে বাড়িঘর ওই রামগতিতে লক্ষ্মীপুরের রামগতি থেকে বাড়িঘর ভাঙচুর করেছে এর কোনো উদ্দেশ্য থাকতে পারে আমরা পরিষ্কার বুঝি এইখানে যে করেছে তার বিচার আপনি চাইতে পারেন তার গ্রেপ্তার দাবি করতে পারেন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা জানেন একটি গুজব ছড়ানো হয়েছে যে হনুমানের পায়ের উপরে কোরআন হিন্দুরা রেখেছে এবং এই গুজবকে কেন্দ্র করেই উগ্রবাদী মুসলমানরা এভাবে হিন্দুদের মন্দির ভাঙচুর করেছে হিন্দুদের পূজা মণ্ডপ ভাঙচুর করেছে আমরা অনেকেই এটা নিয়ে বেশ চিন্তিত যে কারা এই উস্কানি দিয়েছে কিভাবে সুপরিকল্পিতভাবে হামলা চালালো এই ধর্মান্ধ মুসলমানরা এবং নিরপেক্ষ শান্তিপ্রিয় মুসলমানরা কেন বসেছিল কারা গুজব ছড়িয়েছে কোন কোন মহল থেকে এই গুজবের উৎপত্তি সেটি চলুন আমরা ধীরে ধীরে দেখে নিই এখানে বাংলাদেশ পুলিশের ডিআইজির মুখ থেকে আমরা জেনে নেব এখন পর্যন্ত আটক হওয়া ব্যক্তিটি কিন্তু একজন মুসলমান যে ধারা বিবরণীগুলো দিয়েছে তাকে আমরা পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করা হচ্ছে পরবর্তীতে আমরা আরো ফয়েজ এখন পর্যন্ত আমরা দলীয় পরিচয়টা পাই এবার চলুন অন্যান্য গুজবকারীদের দেখে নেওয়া যাক প্রথমে এই বড় গুজব সৃষ্টিকারীর কিছু বক্তব্য আমরা দেখব এর নাম মালানা এনাউতুল্লাহ আব্বাসী এই ব্যক্তিটি আমার দেখা সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে তুলন তার গুজব ছড়ানো এবং বিদ্বেষমূলক বক্তব্যগুলো ধীরে ধীরে দেখিনি যে কোরআনকে মুসলমান তার জীবনের চেয়েও বেশি শ্রদ্ধা করে ভালোবাসে সে কোরআন করিমকে সনাতন ধর্মের উগ্রবাদী হিন্দুরা তাদের পূজা মণ্ডপে মূর্তির পায়ের উপর রেখে কোরআন করিমকে অবমাননা করার দ্বারা মূলত পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে যদি সমস্ত বাংলাদেশকে কারাগার ঘোষণা করে ওলামা একরামকে বন্দী করা হয় আর ওলামা একরামকে ঠেকাবার জন্য যদি সমস্ত বুলেট শেষ হয়ে যায় তারপর আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষায় এদেশের মানুষ মাল নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে আব্বাসী এখানে স্পষ্টভাবে হিন্দুদের দোষারোপ করছে আব্বাসী কি দেশের গোয়েন্দা নাকি সে ওই জায়গায় দাঁড়িয়েছিল কে বা কারা এই মন্দিরে এই হনুমানের পায়ে বা বুকের মধ্যে কোরআন রেখে গেছে তার প্রমাণ সে কিভাবে পেল যে হিন্দুরা করেছে সে সরাসরি এখানে হিন্দুদের দায়ী করে হিন্দুদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিল কোন অধিকারে বাংলাদেশের হিন্দুরা কি আসলে উগ্রবাদী সন্ত্রাসী পরিস্থিতি কি বলে আমরা দেখতে পেলাম গত রোববার অর্থাৎ কুমিল্লার এই ভয়াবহ ঘটনার আগের দিন চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় কি হলো স্থানীয় মুসলিম ফল ব্যবসায়ীরা জাম্বুরা ছুরি মেরে দুর্গা প্রতিমার হাত ভেঙে ফেললো কই কোনো হিন্দু তো গিয়ে মসজিদে হামলা করলো না কোনো হিন্দু তো মুসলমান অন্য কোনো স্থাপনায় হামলা করলো না তাহলে হিন্দুরা সন্ত্রাসী কিভাবে হলো আপনারা গুজব ছড়াচ্ছেন মানুষকে উস্কে দিচ্ছেন রাস্তায় নামার জন্য কেন এটা করছেন কে আব্বাসি চলুন আব্বাসির আরও কিছু ভয়াবহ বক্তব্য দেখা যাক হিন্দুদের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাত করে জোর করে তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কি না দেখুন আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল আপনি তার বাড়িঘর দখল করবেন মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহাগার আপনাকে হতে হবে তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ অন্তত আপনাকে জাহান নামে যেতে হবে না বন্ধুরা দেখলেন তো এ তো সেই আব্বাসী যে হিন্দুদের সম্পত্তি দখল করার জন্য সাধারণ মুসলমানদের উস্কে দিচ্ছিল জাহান নামে তাদের দেয়া হবে না তার মানে কোনো শাস্তিই হবে না জাহান নাম ছাড়া ইসলামের যারা বিশ্বাসী রয়েছে তাদের কাছে শাস্তি আর কি রয়েছে এ সেই আব্বাসী যে হিন্দুদের প্রতি তার কুৎসিত দৃষ্টিভঙ্গি ওয়াজ মাহফিলে প্রকাশ্যে বলে বেরিয়েছে চলুন তার সেই বক্তব্যটি একটু দেখে নেওয়া যাক বাংলাদেশে হিন্দুরা দুধ কলা খাইয়া গায়ে চর্বি জমে গেছে আরো অধিকার চায় সবগুলো ডিপার্টমেন্ট হিন্দুরা দখল করেছে ব্যাপক সংখ্যক তারা যোগ দিয়েছে সেনাবাহিনীতে এবং পুলিশে তারপর আরো অধিকার চায় বেশি অধিকার চাইও না সাবধান হয়ে যাও ভাবা যায় বন্ধুরা একজন মানুষ কত বড় সন্ত্রাসী হলে কত বড় দাঙ্গাবাজ হলে কত বড় অমানুষ হলে একটা সম্প্রদায়ের প্রতি এমন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলতে পারে এমন বিদ্বেষমূলক কথাবার্তা বলতে পারে এমন বিশৃঙ্খলা ছড়ানোর জন্য এবং এই কথাগুলো কি একটি সম্প্রদায়ের সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট নয় এবং এই বক্তব্যগুলো সেই স্বাধীন বাংলাদেশ এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশে বসে বলেছে এবং প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফলে আমরা দেখতে পেয়েছি নব্য রাজাকার ছানারা আরও কিছু তার অনুসারীরা তার এই কথাবার্তায় বা তাদের মতো মোল্লাদের কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে আরও গুজব ছড়াতে উৎসাহিত হয়েছে কিশোর বা যুবকরা তারই মধ্যে এ হচ্ছে অন্যতম একজন চলুন তার বক্তব্যটি শুনে নিই এবং কে এই ব্যক্তি সে কি চায় সেটি আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ইবনে বতুতা রুহান জামি ফাহিম সরাসরি সুস্পষ্টভাবে কোরআন শরীফটা তারা দেবতার পায়ের নিচে রেখে দিছে তখন তাদেরকে বলা হয়েছিল যে দেখেন এটা তো এক প্রকার ধর্ম অবগণা হচ্ছে তারা বলল যে না সেটা তো আমাদের যে আমাদের যে দেবতা আছে তিনি সকল ধর্মগ্রন্থের উপরে তাই ওই হিসেবে আমরা রেখেছি কিন্তু তারা আমাদের যে কথা ছিল সেটা তারা মানেনি তারপর যে উৎসুক জনতা ছিল তারা এক আওয়াজে সরাসরিভাবে তারা আন্দোলনে নেমে যায় নেমে যাওয়ার পর সেখানে সকাল থেকেই পুলিশের গাড়ি ছিল পাঁচ ছয়টা তারা টহল দিচ্ছিল এখন এখন ইতিপূর্বে আমরা যতটুকু জানতে পারি ওই জায়গায় ছিলাম অনেকগুলো ছিটা বুলেট আমার শরীরে পড়ছে যে ছিটা বুলেটটা আমার এখানে একটা বুলেট পড়েছে বন্ধুরা এই গুজব সৃষ্টিকারীর পুরো ডিটেল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি গতকাল তার এই গুজবপূর্ণ কথাবার্তা শুনে তার প্রোফাইলে ঢুকেছিলাম আজকে দেখা যাচ্ছে সে তার প্রোফাইল লক করে দিয়েছে তার ভিডিও ডিলিট করে ফেলেছে কিন্তু যাদের উস্কানি দেয়ার তাদের উস্কানি দিয়ে ফেলেছে সে এমনভাবে একটা ভাব ধরেছে সে ঘটনার প্রত্যক্ষদর্শী তার কথাগুলোর বাস্তবতা কোথায় সে যেখানে দাবি করছে হিন্দুরা এই পূজা উৎসবে কোরআন রেখেছে বাংলাদেশের ইতিহাসে কোনো মন্দিরে বা কোথাও এরকম ধর্মগ্রন্থ রাখা অন্যের অর্থাৎ মুসলমানদের বা বাইবেল রাখা বা কোরআন রাখা কোনো উদাহরণ নেই তাহলে সেটি হিন্দুরা কেন করতে যাবে তাছাড়া হনুমানের দেখুন আগের ছবি অর্থাৎ এই কোরআন রেখে গুজব সৃষ্টি করার আগে হনুমানের হাতে যে ডান্ডাটি রয়েছে সেই ডান্ডা কোথায় আপনাদের কি মনে হয় কোনো হিন্দু ধর্মাবলম্বী তাদের দেবতা অন্যতম একজন দেবতা হনুমান সে হনুমানের ডান্ডা সেটা তাদের মিথ বা তাদের বিশ্বাস অনুযায়ী অন্যতম একটা শক্তির উৎস বা শক্তি সেই ডান্ডা সরিয়ে কোরআন রাখবে তাদের ধর্মের প্রতি বা তাদের যে এই ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারের প্রতি তাদের কি এতটা বিদ্রুপপূর্ণ আচরণ তারা করতে পারে এবং আরও একটু লক্ষণীয় হিন্দুরা এই দুর্গাপূজা সারা দেশের যে দুর্গোৎসবগুলো হয় সেইগুলো আয়োজনের জন্য প্রতিটি পাড়া বা প্রতিটি পূজা উদযাপন কমিটি তারা কিন্তু সারা বছর ধরে টাকা সংগ্রহ করে এবং এই লাখ লাখ টাকা খরচা করে তাদের সংস্কৃতির যে মেলবন্ধন তৈরি হয় তাদের যে একটা উৎসব এত আনন্দপূর্ণ উৎসব তৈরি করে সেখানে কি কোরআন রেখে এটা তারা পণ্ড করতে চাইবে এবং আরও লক্ষণীয় এই কোরআন যখন হিন্দুরা দেখতে পেয়েছে স্থানীয় তারা পুলিশকে খবর দিয়েছে যেমনটা আমরা দেখতে পাই কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে বা কারোর কোথাও লাশ দেখা গেলে সাধারণ মানুষ কি করে সেই লাশ সরাতে যায় না কারণ তারা ভাবে আমি লাশ সরাতে গিয়ে কেন আমি ঝামেলায় পড়ব পুলিশ ফোন করে পুলিশ এসে তারা ময়নাতদন্ত করে লাশ উদ্ধার করে ঠিক তেমনিভাবে কোরআন যদি হিন্দুরা রেখে থাকতো তাহলে তারা ঘটনা খারাপের দিকে যাচ্ছে দেখেই সরিয়ে ফেলতো তারা পুলিশ ডাকতো না পুলিশ এসে কোরআন উদ্ধার করতো না রাতের আধারে কে বা কারা রাস্তার ধারে থাকা কোনো একটা মূর্তির উপরে কিছু বসিয়ে গেল এই জন্য সারা বাংলাদেশের হিন্দুদের উপরে আক্রমণ চালানো হবে কেন এর পেছনে উদ্দেশ্যটা কি এবং এত তাড়াতাড়ি ব্যানার বানিয়ে লিফলেট বানিয়ে মাইকিং করে গাড়ি জোগাড় করে এত কিছু ছড়িয়ে দেয়া হচ্ছে এর পেছনে উদ্দেশ্যটা আসলে কি আপনারা দেখতে পেলেন শুরুতে কিভাবে গুজব সৃষ্টি করা হয়েছে এখন দেখব এই কুমিল্লার এই ঘটনাটি যেখানে ঘটেছে অর্থাৎ নানুয়া দিঘির স্থানীয় মসজিদের ইমাম কি বলছে সে আসলে কি চাইছে তারা কেন এই গুজব সৃষ্টি করেছে ছড়িয়েছে সেটি কিন্তু তার কথা থেকেই স্পষ্ট হয়ে যাবে ইতিমধ্যে আপনাদের এই এখানের যেই পূজা মণ্ডপ আছে সেটাকে সরিয়ে ফেলার জন্য ডেকোরেটারের লোক ডেকোরেটারের লোকজন রাস্তায় আছে ওনারা আসা মাত্র গেট থেকে শুরু করে এখানে সবকিছু সরিয়ে ফেলা হবে আমার প্রিয় বন্ধুরা আপনাদের কারোরই আর বুঝতে কোনো অসুবিধা নেই যে এই গুজব ছড়ানোই হয়েছে পূজা বন্ধ করার জন্য ইসলামে যেহেতু সাংস্কৃতিক এত সুন্দর কোনো উৎসবের সুযোগ নেই তাই এদের গত্রদাহ এবং তারা এই গুজব ছড়িয়েছে যার নেতৃত্ব দিয়েছে আব্বাসির মতো আরও কিছু মোল্লা মুন্সিরা এবং তারা এগুলো আজকে করেনি বহু বছর ধরে তারা এই কথাগুলো বলে আসছে ওয়াজ মাহফিলে বিভিন্নভাবে উস্কানি দিয়ে আসছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে এর পরে এই যে নব্য রাজাকারদের দেখেছেন এই যে মোয়াজ্জিন মোল্লাকে দেখেছেন স্থানীয় ইমামকে দেখেছেন মিথ্যাচার করতে হিন্দুদের দোষারোপ করতে এই সাহস তারা কেউই পেত না এমনকি এই গুজব সৃষ্টিকারী কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বাংলাদেশের সকল মিডিয়া মুখ বন্ধ করে রেখেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ছাড়া কেউ এই বিষয়ে একটা লাইন লেখার কোনো সাহস পাচ্ছে না আমরা কেন সোশ্যাল মিডিয়া থেকে জানতে হবে আমাদের কেন মুখ বন্ধ করে থাকতে হবে কেন আমরা কোনো কিছুই জানতে পারবো না গুজব সৃষ্টিকারীদের ভয়ে কেন যারা নিরপেক্ষ মানুষ তারা মুখ বন্ধ করে রাখবে এবং হিন্দুদের কেন অধিকার থাকবে না তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য কেন তারা আজ পুরো বাংলাদেশ আতঙ্কিত পুরো বাংলাদেশের সকল মন্দির এখন বিপর্যয়ের মুখে কেন তারা অষ্টমীতে এসে তাদের দেবীকে তাদের দুর্গাকে বিসর্জন দিচ্ছে কেন কেন এই ভয়ের সংস্কৃতি হবে কেন পুরো বিশ্বচুপ কেন সোশ্যাল মিডিয়া পর্যন্ত কেউ এর প্রতিকার চেয়ে কোনো পোস্ট লিখতে সাহস পাচ্ছে না সরকারের কি করা উচিত ছিল বন্ধুরা আপনারা দেখেছেন অতীতে নাসিরনগরে কি ভয়াবহভাবে গুজব ছড়িয়ে হিন্দু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আগুন লাগানো হয়েছে লুটপাট করা হয়েছে সেই ঘটনায় অভিযুক্ত যাদের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট তাদেরকে সরকার ইলেকশন করার জন্য আওয়ামী লীগের ব্যানারে নমিনেশন দিয়েছে রামুতে বৌদ্ধদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে আপনারা অবগত আছেন আজ পর্যন্ত রামুর ঘটনার কোনো বিচার হয়নি এই ঘটনার সাথে কারা জড়িত কারা প্রশ্রয় দিচ্ছে কুমিল্লার এই ঘটনায়ও দেখা যাবে প্রমাণ হবে যে এটা কোনো মুসলিম রেখেছে কিন্তু তার বিচার কোনো কালেই হবে না কেন হবে না ইসলাম এবং কোরআনের অপমান যদি এতই মুখ্য হয় তাহলে এই কুমিল্লায় তো এই ঘটনাটি মনে আছে আপনাদের দু সালে কোরআনের উপরে এই মুসলমান ব্যক্তিটি হাগু করেছে ষোলোটি কোরআনের উপরে মলত্যাগ করেছে একটি মক্তব মাদ্রাসার মধ্যে পরবর্তীতে তাকে ধরা হলে দেখা যায় যে সে মুসলমান এবং এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা হয় না কোনো বাড়িঘর ভাঙচুর হয়নি আমি বলি না বাড়িঘর ভাঙচুর করতে হবে কোনো আব্বাসী সহ কোনো জঙ্গিরা কোনো কথাবার্তা বলেনি এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে তারা ইয়াবা পাচার করছে কোরআনের মধ্যে রেখে কোরআন কেটে তার মধ্যে ইয়াবা রেখে পাচার করেছে পুলিশ তাদের ধরেছে সেই ঘটনা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই সেই ঘটনায় কোরআন অপমানিত হয় না কোরআনের উপর মল ত্যাগ করে ষোলোটা কোরআনের উপর মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বসে কোরআন অপমানিত হয় না ইয়াবা বিক্রি করে মাদক বিক্রি করে কোরআন অপমানিত হয় না কিন্তু যখন কে বা কারা কোনো একটা মন্দিরে কোনো একটা মূর্তির উপরে একটা কোরআন রেখেছে তাতেই বাংলাদেশের সকল হিন্দুদের নিধন করতে হবে এই হত্যাযজ্ঞ চালাতে হবে এটা আমাদের আর কতকাল দেখা লাগবে এবং দেখা উচিত বা আমাদের এই ঘটনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের কি করণীয় আছে বন্ধুরা হিন্দুদের কি করণীয় আমি মনে করি বাংলাদেশের সকল হিন্দুর উচিত এই মুহূর্তে পূজা উৎসব বয়কট করা তাদের প্রত্যেকের প্রোফাইল পিকচারে বিভিন্ন ধরনের স্লোগান ব্যবহার করা প্রোফাইল পিকচার কালো করে দেয়া সামাজিক মাধ্যমে আপনাদের আন্দোলন করতে হবে বাংলাদেশের সকল মিডিয়া চুপ ইতিমধ্যে আপনারা জানেন বহির্বিশ্বের সকল দেশকে জানাতে হবে আপনাদের উপর কি পরিমাণ নির্যাতন চলছে এই উৎসব পালনের কি আছে আপনি যদি আতঙ্কিত থাকেন আপনার উপরে যখন তখন ভাঙচুর চালানো হতে পারে আগুন লাগানো হতে পারে আপনার বাড়িঘর লুট করা হতে পারে তাহলে আপনি এই উৎসব কেন পালন করবেন বরং সারা বাংলাদেশে যদি এই উৎসব বয়কট করা হয় তাহলে হয়তো সামনের বছর এর কোনো প্রতিকার পাওয়া গেলেও যেতে পারে আপনারা জানেন সরকার এরকম কোনো ঘটনার অতীতে বিচার করেনি সাম্প্রদায়িক যে নিপীড়ন এটা দাঙ্গা নয় হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন এই নিপীড়নের আজ পর্যন্ত কোনো বিচার হয়নি বাংলাদেশের কোনো ঘটনায় আজ পর্যন্ত কোনো হিন্দুকে দোষী হিসাবেও বাংলাদেশে কোনো আদালত সাব্যস্ত করতে পারেনি আপনি যান নাসিরনগর আপনি যান রামু আপনি যান ভোলা প্রত্যেকটা জায়গায় প্রমাণিত হয়েছে পুলিশ তার তদন্ত রিপোর্ট এটাই দিয়েছে কোর্টে প্রমাণিত হয়েছে যে এই ঘটনাগুলো স্থানীয় রাজনীতিবিদ অথবা কোনো উগ্রবাদী মুসলমানরা ঘটিয়েছে তাহলে এরকম হিন্দুরা বারবার কেন আঘাতের শিকার হবে ক্ষতির শিকার হবে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন এই ভিডিওগুলো যে কথাগুলো আমি তুলে ধরছি সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন সাইবার সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বিভিন্ন কন্টেন্ট ব্লক করা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সর্বোচ্চ ছড়ানোর চেষ্টা করবেন সবাইকে অ্যাওয়ার করুন প্রতিকার খুঁজুন প্রতিবাদ জানান তাহলেই মুক্তি মিলবে নইলে এভাবে চোরের মতো আপনি এই দেশের চোর নন আপনি এই দেশের নাগরিক আপনার ট্যাক্সের টাকা সরকার চলে আপনার আপনিও ট্যাক্স দেন আপনি কোনোভাবেই আশ্রিত নন আপনার অধিকার আপনি বুঝে নিতে হবে সবাই সচেতন হন সোচ্চার হন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বিদায়